hello friends welcome to our channel আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে আমরা একটা রবিবারে ছুটির দিনে আমরা সকাল থেকে রাত্রি অবধি কী কী করেছি সবাই ঘুম থেকে উঠে গেছে একজন ছাড়া একজন এখনও ঘুমোচ্ছে জানি না কখন ঘুম থেকে উঠবেও যাই হোক এবার আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখানে দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর একটা ছুটির দিনে সকালবেলা মুড ফ্রেশ করার মতো একটা জায়গা এখানে আমরা একদম সকালবেলা গিয়েছিলাম তার জন্য একটু ফাঁকা ছিল একটু না পুরোই ফাঁকা ছিল বিকেলবেলার দিকে এখানে একটু ভিড় থাকে এবার একটু স্লো মোশনে ভিডিও বানিয়ে ঢং করা যাক কাশফুল থাকার জন্য আরও দেখতে খুব সুন্দর লাগছিল এখন আমরা রুমে চলে এসেছি এখানে লোটে মাছের পকোড়া বানানো হচ্ছে এটা বানানোর জন্য আমরা সবাই বিজি আছি লাঞ্চে আজকে দু রকমের মাছ আছে একটা লোটে মাছ আর একটা কাতলা মাছ আবার আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে দেখতে বাই